প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহের রমজানের শেষ নাজাত মাস চলছে আমরা আজকে ক্যাশরহাটে শেয়ারি করার জন্য যাচ্ছি আমরা প্রথমে পাম্প থেকে তেল তুলে নিই আমরা নয়জন বন্ধু মিলে ক্যাশরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সবাই নিজ নিজ গতিতে গাড়ি চলে যাচ্ছে রাজশাহী থেকে মূলত কেশর যাতে সাতাশ কিলো আমরা প্রায় সাতাশ কিলো পাড়ি দিয়ে চলে এসেছি কেশরহাটের কাছাকাছি আমরা এখন কেশরহাটের সে বিখ্যাত কালাভুনা খাওয়ার জন্যে এখানে উপস্থিত হয়েছে আমরা মাঝে মধ্যে এখানে এসে থাকি এই সেই দোকানটি আপনারা দেখতেই পাচ্ছেন আপনি কালাভোনা তৈরি করে দিচ্ছে আমাদেরকে যেহেতু মূলত রান্না করাই ছিল পরে খালি মাংসগুলো ভেজে দেবে আমাদেরকে এখানকার মাংসটি শহরের তুলনায় অনেক দাম কম এবং অনেক সুস্বাদু এবং তাদের ব্যবহারটা অনেক সুন্দর এখানে মূলত শুধু মাংসর জন্য বিখ্যাত না এখানে রুটি মাংস ভাত সব কিছুই পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন মাংসতে প্রায় ব্লক উঠছে এই সে বিখ্যাত রুটি তৈরি করা হচ্ছে যেটা খাওয়ার জন্য আমরা সে সাতাশ কিলো পাড়ি দিয়ে এখানে এসেছি রাতে আড়াইটার দিকে সেরি করার জন্য আমরা মূলত আমাদের সব ফ্রেন্ড সার্কেলই আছে সবাই ব্যস্ত সময় পার করছে সবাই খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন রুটিতে কালার খুব সুন্দর এবং গরম গরম রুটি খেতে মাংসর ঝোল এবং মাংস দিয়ে অনেক ভালোই লাগে হ্যাঁ, আমাদের রাশি বন্ধু সে হলো সব কিছু পরিদর্শন করে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না যেহেতু সে এসব বিষয়ে অনেক সেন্সিটিভ থাকে খাওয়া দাওয়ার বিষয়ে এখানে সবাই বসে পড়েছে খাবারের অপেক্ষায় অনেক মহান ইঁদুর সাজ্জাদ নিয়ম অঞ্চল রাশি সাজ্জাদ তোমার কেমন লাগছে ভাইয়া অনেক ক্ষুধা লেগেছে তাই জন্য সে চোখ মুখ গেছে সব কিছু ঠিকঠাক আছে তো সব ঠিক আছে সে অনেক আচ্ছা কয় প্লেট খাও তুমি ব্যস্ত বল এক প্লেট খাবো বলিস না বাচ্চা চার টাকা লাগেছে মোহন সর্বফার্স্ট একটা রুটি পেয়েছে সে রুটি নিয়ে মাংস কিনে নি তাই খাওয়া শুরু করেছে তার এত খিদে লেগেছে তাকে যে এত পরিমাণ খিদে লেগেছে সে নিজেও ভাবতে পারছে না এই সে রুটি আমাদেরকে দেওয়া হয়েছে মহান প্রায় খাওয়ার শেষের দিকে সবাইকে আস্তে আস্তে খাওয়া দাওয়া হচ্ছে মাংস এই মাংস আপনি আমরা হাফ নিয়েছি একশো বিশ টাকা একটার পরে আবার ওই দেখেন সবাই খাচ্ছে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত মোহন আর সাজ্জাদের প্রায় একটা করে রুটি শেষ আমাদের এখন পর্যন্ত শুরুই করতে পারিনি আমরা রনিও সে খাচ্ছে রাশিদ এখনো খাবার পায়নি রাশিদ শুধু পানি খাচ্ছে আনিও মাংস ঝোল চেখে দেখছে তার আবার রুটি ঠান্ডা হয়ে গেছে তাকে রুটি চেঞ্জ করে দিল রনি বলছে অনেক সুস্বাদু খাবার মৃদুলও খাওয়ালে ব্যস্ত এদিকে সাজানো প্রায় দুটো রুটি খেয়ে সে ভাত খাওয়া শুরু করে দিয়েছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই দুটো করে রুটি খেয়ে আবার এক প্লেট করে ভাত খাওয়া শুরু করেছে সবচেয়ে বেশি খেয়েছে মোহন এবং সাজ্জাদ খাওয়া শেষে খালি প্লেট রাখা আছে এবং দোকানটি হলো ক্যাশোহাটের আপনি যে ডান্স স্কুলের পাশে যে দোকানটি এটি দোকান সব খাওয়া দাওয়া করে শেষ সময় দাঁড়িয়ে আছেন বাসে যাওয়ার অপেক্ষায় সবাইকে ধন্যবাদ ইসলাম